আমার ভাগ্যে লেখা কেমনে তোমায় পা আমার থেকে তুমি রোজ দূরে সরে যাই তুমি নেই তো আমার ভাগ্যে লেখা কেমনে তোমায় পা আমার থেকে তুমি রোজ দূরে সরে যাই কহিল পুইরা ছাই আমার কহিল পুইরা ছাই ঝিকে ঝিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় যা পুইরা ছাই আমার যা পুইরা ছাই ঝিকে ঝিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় পেতাম হাত বাড়ালে আজকে আমায় একা ফেলে কোথায় যে হারালে কোথায় যে হারালে এই তো কদিন আগেও তোমায় পেতাম হাত বাড়ালে আজকে আমায় একা ফেলে কোথায় যে হারালে না গেলে তুই ছিলি মোর কত যে আপন আমায় ভুলে কার মনেতে বানাইলি আসন কহিলদা পুইরা ছাই আমার কহিলদা পুইরা ছাই ধিকে ধিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় কহিলদা পুইরা ছাই আমার কহিলদা পুইরা ছাই এদিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় তোমার ছবি বুকে ভেতর কাদায় সারাদিন তুমি ছাড়া প্রতিটা ক্ষণ খুবই যে কঠিন খুবই যে কঠিন তোমার ছবি বুকের ভেতর কাদায় সারাদিন তুমি ছাড়া প্রতিটা ক্ষণ খুবই যে কঠিন দুঃখসাগরে ভরা আমার মনের গলি লুকানো সব কষ্টগুলো কেমনে তোরে বলি কহিলদা পুইরা ছাই আমার কহিলদা পুইরা ছাই ধিকে ধিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় কহিলদা পুইরা ছাই আমার কহিলদা পুইরা ছাই দিকে দিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় তুমি নেই তো আমার ভাগ্যে লেখা কেমনে তোমায় পা আমার থেকে তুমি তারজ দূরে সরে যায় তুমি নেই তো আমার ভাগ্যে লেখা কেমনে তোমায় পা আমার থেকে তুমি চারজ দূরে সরে যায় কইরা পুইরা ছাই আমার কইরা পুইরা ছাই ধিকে ধিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায় কইরা পুইরা ছাই আমার কইরা পুইরা ছাই ধিকে ধিকে জ্বলছি আমি মরণ যন্ত্রণায়